এই উন্নয়নের মারি আমরা অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই অকটেনও পাই বড় <laughs> বাতিল করতে হবে উনি সরকারকে বিদায় নিতে হবে অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না কারণ লিটারে ছেচল্লিশ টাকা দাম বাড়ে কিভাবে সেটা আমি বুঝে আসে না আমার আমরা কয়েকদিন আগেও দেশের সর্বোচ্চ মহল থেকে আমাদেরকে বলা হয়েছিল যে বাংলাদেশ পেট্রোল আমদানি করে না পেট্রোল নিয়ে কোনো সমস্যা নেই তারপরে এক টানে কি করে ছেচল্লিশ টাকা দাম বাড়ে এটা আসলে বোঝার কোনো উপায় আমাদের নেই অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না তেল নিয়ে আসি কারণ আমাদের মতো নিম্ন মধ্যবিত্তরা তো এই যে হঠাৎ করে এত টেহা বাড়া এটা মাইনে নেওয়া অসম্ভব ভাই কি বলবো মানে আমাদের দেশ এখন আমরা বলতে যাচ্ছি না এটা তবে এখন বলতে হচ্ছে এটা এখন এমন এটা তো একটা সরকার তো একটা নোটিশ দিবে অন্তত পক্ষে যে না হলে নোটিশ তো আজকে বলেছে আরো সাত দিন আগে বলবে আজকে বলবে কিরকম ভাবে এটা কি কোনো থেকে ঘোষণা করছে একশো টাকা হলো তেল ঠিক আছে পেট্রোল ডিজেল আগে নব্বই টাকা ছিল সেই তেল আজকে পঁয়ত্রিশ টাকার দাম এই জন্য মনে করেন যে আমি এই মাত্র বাসা থেকে গাড়ি নিয়ে আসছি তেল নেওয়ার জন্য আসলে হঠাৎ করে কেন বাড়লো হঠাৎ করে আমরা তেলই পেলাম না কারণ হচ্ছে আমরা তো সাধারণ পাবলিক দিলে হইল না নে এই যে এত ভিড় কেন ভিড় কেন সবাই তেল নিতে আসছে অকটেন ছেচল্লিশ টাকা তারপর আগে ছিল কত আগে ছিল উননব্বই টাকা এখন এখন একশো পঁয়ত্রিশ হয়েছে এদেশের জনগণ এই অবৈধ সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে অবিলম্বে এই তেলের দাম বাতিল করতে হবে উনি সরকারকে নিতে হবে পুলিশ দিয়ে আন্দোলন দমন করা যাবে না শাসন চলতে চলবে এই অবৈধ সরকার খুনি লক্ষিনের দাম আমাদেরকে ক্রয় করতে হয় না আপনি অসত্য